হ্যালো গাইস আমার চ্যানেলে আপনাদের সকলকে নমস্কার জানাই প্রত্যেক দিনের মতো আজকেরও সকালে কিছু নাইট পিএমের এইট পিএমের কিছু টার্গেট নাম্বার আর মিডিল নাম্বার নিয়ে এলাম প্রত্যেক দিন যে আমি টার্গেট আর মিডিল নাম্বার দিই নাইনটি নাইন পারসেন্ট খেলে চোদ্দো বারো দু হাজার বাইশ এইট পিএমের কিছু টার্গেট নাম্বার দিচ্ছি যেগুলো বন্ধুরা একশো পার্সেন্ট খেলবে এই টার্গেট নাম্বারগুলো আজকের কিছু ধামাকা টার্গেট আর মিডিল পার্ট নাম্বার সহকারে স্ক্রিনে দিচ্ছি আপনারা একটু স্ক্রিনে চোখ রাখুন আর বন্ধুরা আমার চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক করে দেবেন আজকের মিডিল হচ্ছে eight four three one part number nine zero six four four zero double zero six zero next seven nine zero nine middle part number হচ্ছে seven zero eight zero five zero double four next four one five three middle part number হচ্ছে nine zero eight zero six zero four zero eight six next nine eight eight six middle part number হচ্ছে nine six eight six one six two seven next part middle number হচ্ছে আপনার আশি একাশি পার্ট নাম্বার হচ্ছে one zero eight three nine zero double five next middle eight seven double eight part number হচ্ছে nine eight seven zero four seven four zero next nine zero nine one middle part number হচ্ছে one zero three zero four zero seven zero বন্ধুরা আজ এই আমার পার্ট আর টার্গেট মিডিল নাম্বার দিলাম আশা করছি এখান থেকে খেলবে বন্ধুরা নমস্কার ধন্যবাদ